খুলনা শহর থেকে কোন নেতা যদি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা কয় ওই নেতার ডিগ্রি বাড়ে না কমে তবু নেতা একটা ডাইরেক্ট সম্পর্ক নেত্রীর লগে কোন এমপি মন্ত্রী ঠেকায় না বলে না ডাইরেক্ট ফোন দেয় নেত্রীরে তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখে তিনি একবার আর দুইবার নয় জমিনে বৈশা সরাসরি ডাইরেক্ট কোনো আসেতা সারা আজরাইল জিব্রাইল মিকাইল ফেরেস্তা ওহি সারা সরাসরি আল্লাহর সাথে তিন হাজার বার কথা বলছে সুবাহান আল্লাহ আপনার খুলনা শহর থেকে কোন নেতা যদি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা কয় ওই নেতার ডিগ্রি বাড়ে না কমে তবু নেতা একটা ডাইরেক্ট সম্পর্ক নেত্রীর লগে কোন এমপি মন্ত্রী ঠেকায় না বলে না ডাইরেক্ট ফোন দেয় নেত্রীরে তো হজরতে মোসা এমন একজন পয়গাম্বর যিনি জিব্রাইলও লাগতো না কোনো ফেরেস্তা লাগতো না সরাসরি ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দিয়া তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন সুবাহ আল্লাহ কর সবাই এই মোসা এত বড় জরিল কদর একজন পয়গম্বর উনি বয়ান করতেছেন তো হঠাৎ এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন এই মুসা তুমি বলো এই যুগে বড় আলেমকে বড় হুজুরকে দুনিয়াতে কেউ কি ছোট হতে চায় আমি আমাকে দিয়েই বলি আমি কি ছোট হতে চাই এই যে মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি যদি কেউ কয় এখন ছোট হুজুর ওয়াজ করবো বেচারার মন খারাপ হইব না আমার বেলায় যদি কেউ বলে এখন ছোট হুজুর ওয়াজ করবো মন খারাপ হবে না আপনার বেলায় যদি বসে এই মেয়ে আপনি ছোট মানুষ আপনি তো একবার সবার যোগ্যতা কম এই কথা বললে কি আপনার কাছে খারাপ লাগবে না আর যদি কয় বর্ষিয়ান মুরব্বী এলাকার শ্রদ্ধাভাজন বাহ এই কথা বললে একটু ভালো লাগে দিলের ভিতরে একটু তৃপ্তি জাগে ঠিক না বে ঠিক তার মানে দুনিয়াতে কেউ ছোট হতে চায় না তো মুসানবীর যুগে মুসাকে বলতেছে নাসি আলামু এ আপনি বলেন তো এই যুগে বড় আলেমকে বড় হুজুরকে হজরতে মোসা আলাইহিস তিনি বললেন আনা এই যুগের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় হুজুর আমি মোসা সুবান আল্লাহ বলবেন না সবাই আপনারা কি রাগ করছেন নাকি সবাই যে আমার ওয়াজ শুনবেন না শুনবেন জিহাদির ওয়াজ এই চিন্তায় বসে গেছেন নাকি খুব খেয়াল করেন ভাই রাগ করে লাভ নাই আরে ভাই কে আল্লাহর কাছে বড় কে আল্লাহর কাছে ছোট এই দুনিয়াতে আপনারা মাপতে পারবেন না মাপা হবে হাসরের ময়দানে ঠিক না বা ঠিক ধরে যে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে সেই বড় হয়ে যাবে যে সেখানে ধরা খাওয়া যাবে সেই ছোট হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সবাইকে মুক্তি দিয়ে দেয় সবাই বলি আমিন আমার ভাইয়েরা তো যেই যুগে যিনি নবী তিনি ওই যুগে সবচাইতে এই মিডিয়ার ভাইরা আপনারা যদি আওয়াজ করেন ডিস্টার্ব করবেন না মিডিয়ার ভাইরা বসেন আপনারা ডিস্টার্ব করবেন না পিছনের ভাইদের ডিস্টার্ব হয় তো মোসানবী বলেন আনা আমি সবচেয়ে বড় আলেম এই কথাটা যখন মোসানবী বলছে আল্লাহর কাছে একটু খারাপ লাগছে ইমামে বুখারি বলে আলা নবীর উপর আল্লাহ একটু রাগ করলেন গুসা করলেন অভিমান করলেন কারণ আনা শব্দটা আমি বড়কে আমি আমি শব্দটা এটা একমাত্র কেবলমাত্র কার সানে মানা আল্লাহর সানে মানা এটা আল্লাহর কোনো মাখলুকের সানে আল্লাহর কোনো গোলামের সানে কি করে না আনা শব্দটা মানায় না আরবিতে একটা প্রবাদ বাক্য আছে হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন দূরের মানুষ হাজারটা কথা কইলেও গায়ে লাগে না ঘরের স্ত্রী যদি একটু পাকা কথা কয় দেখবেন অবস্থা খারাপ মারামারি লেগে যায় আরেক যে দিয়েছে মানে গোষ্ঠী কিচ্ছু হয় নাই কিন্তু ঘরের বিবি খালি একটু কথা রয়েছে বাস লাগিয়ে গেছে কারণ কাছে এর এটা কি করা যায় না কখনো আশা করা যায় না এই জন্য সহ্য হয় না বান্দা এমন কোন কথা বলুক যেটা আল্লাহ পাকের সুন্দর আগামী দিনের প্রত্যাশা ইসলামী এসো ইসলামের পথে